কা হালার হালার রোদ উঠছে কেন হালার হালার তুই কথা কইলি কি করে হালার হালার আমার থাকল যে হালার হালার ওই তোরা আইছিলে আবার কি মন্দির কা দাঁড়িয়ে স্কুল বাড়ি মসজিদ করে সারা দিছে Ba ba. Ba. Ba ba ba. Ba. Ba ba. Rob. Rob. Taxi uti ki kwa? Ba ba. Ba. Taxi uti bani ki kwa se? Khali pya pya korta se. Ba ba. Ba. उठ पर गए उठ पर गए उठ पर गए उठ

Oh, কেরা ঠিক করে দেবো কি কানা তো চশমারে বাবা আমার কালা দিল কালার হচ্ছে উল্টা ওই উল্টা করে শালা বোবা জানে কানা তো সকে না এই ধরে ওই আসে শুক্রবার নাস্তা রোনা বা আছে নাস্তা খাওয়ার দইতি তোরা হ্যাঁ? কি বাগাল পারে রে আয় ওই রাস্তার মধ্যে বলে বেতর চাদর আছে কি গলি বুক পানি চুদাইছা হুক না আমান তামান হুক না দেখা গেতেছে চড়ি খুল চড়ি খুল কানা যে আমার পানি কি গলি আংলানি আং হইতাছে কালি মিশা তকাশ আংলানি যে নাম যে পাগলা জানিস কি তুই কেরা হালাই বলা আমি তো কানাই তুই কি ভাত না শিখাইতেছে মিছা কথা দেখুন সুদানা বললাম রে একবারে কি আর পানি মধ্যে নামা ধরে যাস আয় এই দিন বসে ধরে মসজিদ ঘরের সামনে বসে আমার হ্যাঁ কত কষ্ট দেয় বা ওই তোরা আসিস আবার কি মন্দির কা দাঁড়িয়ে স্কুল করি মসজিদ করে বসে করে হ্যাঁ? কোন যাবো মসজিদ থেকে মসজিদের মানুষ তো এখনো বাইরে না রাস্তা না নাস্তা খাবার নি বাইরে নাস্তা খা আমি তো কেরা না আমি কানা আমার সামনে বাড়ির সামনে দিছে তোমারে বাড়ির সামনে এনে বসে কোনে গেছে আমার অল্প বাইতে থেবা না তোর ভাই কিনে ছুঁয়ে না গে হ্যাঁ বউ না আমি দেহ না কানা তুই কে দেখো না না চলো না গো কে রাইনে থিয়া গেছে যে কার যে কানে শুনো না পাটনার কি বার কানে না একটা আর একটা না একবার মরে গেছি কেমন বুঝছেন না বাট না ঠিকই আছে ওটা আবার কি ভাল করে তোড়াই তো আঙ্গ পাটনা ওটাই না বাইসি বাড়ি তাহলে আমি আমি গেলাম গা যাইনি বহ না যাই গা কেন আলার বলা আমার মাঝে বাড়ি আমি কত নিয়ে কালকে বই আসছিলাম কি বাল করছে তুমি খেয়েছিল না লিপে আছে বাইরে বাচ্চা বাইরে বাইরে রে তুই আমার কোন খেয়েছিলি কি লাস্ট কত বেলা নাস্তা খাইছা আরে না বাড়ি জানো চাইলাম কইতাছে আমার বাড়ির সামনে তেছি কি কষ্ট তুই কিচ্ছু বুঝি না ইশারা দে ইশারা ইশারা উতি তার মানে কইতাছে কি তোর জানোস কি কইতাছে যে ওই বাড়ির সামনে কিসের ভয় তেছে ওই আবার গাল পারে এত গাল পারে তোকে সামনে তেছি তোর বাড়ির সামনে তেছিলাম তাই ওনে নাস্তা খাইছে তুই আমার চুরি কথা নিতে চেয়েছি পা পা পা যা তুই ভালো করে না চুপ থাক বই থাক কেন নাস্তা খাইছে ওরা নিচে বই থাক ও বাবা এনা আইছে শালা বই নিয়েছি তুমি তো কি হুনে কি আমার চুরি চুরি চুরি চুরি চুরি জমারা চুরি প্যা প্যা প্যা প্যা প্যা প্যা আবার বলে না খালি পেঁপে তো নাই তোর নিয়ে যা ও বইরা করে বইরাই বেলা যা কেলে এখনই ঘরের ভিতরে যাবার করছে তোমার রোদে ঠেলে ঘামে গেছে গিয়া এখন ঘরের নাম

Vou até que ela tá chamando. Go, bora go. Diva করে থাকে শুধু দেখছ বে হয়ে যায় এ আছো তো কর ওই কিছু পচে না তুই আবার কি পে পে পে পে করস খালি কিছু বুঝা যায় না ওই নারাই করিস না নিচে দোকানে যাও নু আর খারাপ খারাপ খারাপ কোথায় না লঙ্গ আরে রাস্তা টন্দ না নে কি রাস্তা তো পান আছে এখন আর সারা দিচ্ছে পান আছে ভালো করে দেখ পড়াশোনা দিন এবার তাহলে বই রাত্রে গরম নিয়ে পারলাম না না হে যাও অত হারাই নাই তো

গালবার না আমার ও না হিজুম বল গালবার চকলেট দে তাই নো পাক হ্যাঁ সাদা করা চকলেট দাও হ্যাঁ, দাও দুই তিন দে দুই দে দাও চকলেট কামি তারা পাগলা ভাই যাও আমার দুইটা লাগবো ওই না ভাই করিস না কাছে যে যে কই জানো তুই করে খাট খা তাই আমার একটা ঘুরে দাও দুইটা কি যাও আমি নিজে জয়কে দিয়া দেইকে দিলাম আমার তুই তিনটা নো এই দেখো সে দুইটা তুমি আবার কি বাল কও ওই কাল কাল নিয়ে দে কি কষ্ট না কি কষ্ট কি কষ্ট দুইটা দিছে দুইটা ঠিক দিয়ে দিছি ওই তো থাকান জায়গা

Oh, yang dah bang zaman mana? Oh, anggupan ni panjang sama aku hehe ni mana? Pani ni salah aku nak aja tiga saja. Salah. Inna batna ar jani mai se gol na goi. Kunna mai se tiga samare. Tan mukunda. So yuta tanya.